হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো মুন্নি আপু অনেকদিন পরে আমাদের বাসায় এসেছে তো আমরা সবাই প্ল্যান করলাম যে আজকে আমরা ঘুরতে যাব তো এর মধ্যে সব আপু এসে পড়েছে তো অটোতে আমরা এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে তেরমুখের উদ্দেশ্যে তো এখন আমরা তের মুখে এসে পড়েছি দশ মিনিট সময় লেগেছে আমাদের তো অটোলা আমাদের ব্রিজের সামনে নামিয়ে দিতে চাচ্ছিল কিন্তু আমরা বলছিলাম যে ব্রিজে মাঝখানে নামিয়ে দিতে তো অনেক জোরাজোর করার পর ওনার নিয়ে আসলো আমাদেরকে তো এখন আমরা নেমে পড়লাম তারপরে এই জায়গাটা হচ্ছে পুরোটুক বর্ষাকালে পানি থাকে তো অবশ্য এখন পানি নেই অল্প পানি আছে তো এর মধ্যে একটা বালুর তো টলার যাচ্ছিলো তো আমি একটু বিউ নিয়ে নিলাম পরিবেশটা খুব ভালো লাগছিলো তো ভিডিওতে একটু আমাদেরকে অ্যাড করে নিলাম এদিকে শোভা আপু আর মুনি আপু প্ল্যান করছিল কোথায় যাবে আবার ঘুরতে যাবে একটু তো আমি একটু সাথে যোগ হয়ে গেলাম ভিডিওতে তো এখন আমরা একটু ব্রিজের ওই পাশে যাচ্ছিলাম ঘোরার জন্য তারপর আমরা ফুচকার দোকানে যাব ফুচকা খেতে তো ওইদিকে যাওয়ায় এই তো এসে পড়েছি তো নিচে নামার কোনো ব্যবস্থা ছিল না তার জন্য নিচে নামতে পারেনি এদিকে রাইসার খুব মন খারাপ ছিল ওই দিন কিন্তু ছবি তোলে না একটিও তো আমরা এখন ফুচকার দোকানে এসে পড়েছি ফুচকা খাওয়ার জন্য তো আমরা দেখছিলাম কোন দোকানতে ডুববো তো এখন আমরা বসে পড়লাম বসে একটু বাইরে একটু বিম নিয়েছিলাম দোকানের পাশে বসি তো এইদিকে আমরা ফুচকার অর্ডার দিয়ে দিয়েছি তিন প্লেট তিনজনের জন্য তো মনে আপু অবশ্যই হাফ প্লেট খেয়েছিল তো এখন আমার ফুচকাটা এসে পড়েছে তো দেখতে খুব ভালো লাগছিল কিন্তু খেতে মোটামুটি ভালোই হয়েছে তো এখন আমি একটু টক নিয়ে এলাম ফুচকার ভিতরে তো এখন আমরা চায়ের দোকানে এসে পড়েছি চা খাওয়ার জন্য তিন কাপ চা অর্ডার করেছিলাম তো এখন আমরা আনতে যাব চা এই তো আমাদের চা রেডি হয়ে গিয়েছে তো এখন আমরা নিয়ে আবার ওই পাশে চলে যাব দোকানদার বলেছে ওই পাশে বসার জায়গা ছিল তার জন্য আমরা ওই পাশে গিয়েছিলাম দোকানে চা নিয়ে এখন ওই পাশে চলে গেলাম তো এর সাথে আমার চুড়িগুলো দেখিয়ে দিলাম একটু কাচের চুড়ি খুব আমার পছন্দ তো আজকে পরেছিলাম তো একটু দেখিয়ে দিলাম আপনাদের তো আমরা খুব মজা করে চা খাচ্ছিলাম তো আমি মনে বলতেছিলাম যে কিছু ছবি তোলার জন্য আমার তো আমাদের রাইসা খুব মজা করে চা খাচ্ছিল তো রাইসার চা খাওয়া হলে শেষ হয়ে গেলে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হব তো আজকের মতো ভিডিওটা এই জায়গায় শেষ করছি আশা করি সকলে ভালোই থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই